ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী রিপোর্ট যুবজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি তাদের বিভিন্ন নেতৃবৃন্দ এবং কৃষক লীগ মহিলা লীগ সকলকে জানাই আমার শাসন খাড়া করেছেন জনের পক্ষী শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম কেউ দাঁড়িয়ে থাকবেন একটু কষ্ট করে আজকে জীবন দিতে হয়েছে সে নিজের জীবন দিয়েছে আর